একজন সাদা চুল বাল পাকা হাটুয়াতে দীর্ঘ পাঞ্জাবি পাজামা পরা একজন না হাড্ডি রপ্তানি থেকে দেশের গ্যাস রপ্তানি ব্যবসার কারিগর একজন শেয়ার ব্যবসার কেলেঙ্কারি মহা খলনায়ক বর্তমানে আওয়ামী লীগকে সমস্ত টাকা পয়সা দিয়ে ফকির অবৈধ এমপি ধান্দাবাজ দুর্নীতিবাজের দরবেশ বাবা সালমান এফ রহমান সালমান এফ রহমান